আসসালামু আলাইকুম আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি মহেশখালীর সোনাদিয়া দ্বীপে হচ্ছে আন্তর্জাতিক মানের ইকো ট্যুরিজম পার্ক দেশি বিদেশি পর্যটক আকর্ষণ করতে বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষ বেজা এসব মাস্টার প্ল্যান বাস্তবায়নে কাজ করবে কয়েক ধাপে নয় বছরে আট হাজার নশো সাতষট্টি একর জমিতে সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক তৈরি করা হবে প্রথম ধাপের কাজ শেষ হতে সময় লাগবে দুই বছর ইতিমধ্যে সোনাদিয়া দ্বীপে নতুন করে ঝাউগাছের চারা রোপণ করা হয়েছে গতকাল সোনাদিয়া পরিদর্শন করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ পরিদর্শন শেষে স্থানীয় জনগণের সাথে এক মত বিনিময় সভায় কমিটির অন্যতম সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি জানিয়েছেন সোনাদিয়া ইকো ট্যুরিজমের জন্য অত্যন্ত মানানসু একটি এলাকা সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি অত্যাধুনিক পর্যটন এলাকায় পরিণত হবে এই ইউনিয়নের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে সোনাদিয়ায় বসবাসরত তিনশো বাষট্টি পরিবার যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে সভায় র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি বলেন স্থানীয়দের স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার ইকো ট্যুরিজম পরিকল্পনাটি বাস্তবায়ন করতে চায় পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য কুতুবদিয়া মহেশখালীর সংসদ সদস্য আশিকুল্লা রফিক কানিজ ফাতে মাহমুদ এমপি পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আলী কদর পর্যটন সচিব মোকাম্মেল হোসেন সহ সংশ্লিষ্টরা রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ দেশে শান্তিপূর্ণ প্রত্যাবাসনে নর্ডিক রাষ্ট্রসমূহের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশে নিযুক্ত নর্ডিক রাষ্ট্র তথা সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনিস ট্রাপ পিটারসেন ও নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার ভেন্ডসেন বৃহস্পতিবার স্পিকারের সঙ্গে সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এই সহযোগিতা চান সাক্ষাৎকালে তারা নর্ডিক রাষ্ট্রসমূহের সঙ্গে বাংলাদেশের সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক উন্নয়ন ব্যবসা বাণিজ্যের প্রসার নারীর ক্ষমতায়ন জলবায়ু পরিবর্তন রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার রক্ষার্থে তাদের নিজ দেশে শান্তিপূর্ণ প্রত্যাবাসনে নর্ডিক রাষ্ট্রসমূহের সহযোগিতা কামনা করেন স্পিকার এ সময় রাষ্ট্রদূতগণ রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন উনিশশো সালের তেইশ মার্চ ঐতিহাসিক হেলসিঙ্কি চুক্তি সই হয় দিনটিকে নর্ডিক রাষ্ট্রসমূহ নর্ডিক দিবস হিসেবে পালন করে থাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ জনপদের মানুষের স্বপ্ন পূরণে অবিস্মরণীয় অবদান রেখে যাচ্ছেন দেশের ভূমিহীন ও গৃহহীন লাখো মানুষকে মুজিব বর্ষের ঘর উপহার দেওয়া হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত হচ্ছে বিগত চোদ্দ বছরে কক্সবাজার রামুকেও বদলে দিয়েছেন তিনি গতকাল রাতে রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাত দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসবের ষষ্ঠ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা কথা বলেন বঙ্গবন্ধু উৎসবের চেয়ারম্যান ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন কক্সবাজারের রেল লাইনের কাজ শেষ পর্যায়ে এখন রেল চলাচলের অপেক্ষা করছে এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরার কমল এমপি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জজ আদালতের public prosecutor advocate Faridul Alam ও সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদ কক্সবাজার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পিটিআই সুপার অচিন্ত কুমার মৃধা এতে বক্তব্য রাখেন এর সহকারী সুপার মোহাম্মদ নুরুল আলম ইন্সট্রাক্টর সহিয়া ইসলাম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কায়সার সহকারী শিক্ষক মোহাম্মদ ইসমাইল তাহেরিমুনিসা রিমু অভিভাবক অ্যাডভোকেট সালাউদ্দিন সহ অন্যান্যরা এতে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় কক্সবাজারে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করলেন একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ গতকাল সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করেন মহিলা আসন আটের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ এবং কক্সবাজার দুই আসনের জাতীয় সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক শহরের অভিজাত এক হোটেলের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে রাখাইন নৃত্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ কমিটির সভাপতি অন্যান্য সদস্যবৃন্দ